ছেলে তার শেষ কথা ছিল তোমাকে ছাড়া ভালোই থাকব মেয়েটি বলেছিল আর রাত জাগব না কখনো তোমার জন্য এখনো মেয়েটি রোজ সকালে মেকআপ দিয়ে চোখের নিচের কালো দাগ লুকায় মেয়েটা বলেছিল ভুলতে পারবে আমায় ফিকে হাসিতে কোকরা চুলে ছেলেটি জবাব দিয়েছিল কোনো ব্যাপার না ছেলেটি আজ মানসিক হাসপাতালে হয়তো ভুলার চেষ্টা সফল হয়নি